আমার সবগুলো ফ্রেন্ড লিস্টের প্লেয়ার এখানে লাইন ধরে দাঁড়া তোরা কাস্টমে হেরেছিস কেন তোরা জানিস কাস্টমে হারলে আমার কতটা সম্মানহানি হয় তাড়াতাড়ি বল কে হেরেছিস তা না হলে সব কটাকে কিন্তু এখনই মারবো ঠিক আছে কেউ বলবি না তো কে হেরেছিস আমার কাটা না দে তুই তুই তুই তুই আরে এ তো হ্যাকার সবাই ফ্রিতে দেওয়া এমোটটা দেখা এই তো পেয়েছি নুবরাকে কে সালা কোবরা থেকে ক্রিমিনাল আলোকের থেকে অ্যাঞ্জেলিক সাকুরার থেকে শটগান সবকিছু তোকে আমি বের করে দিলাম বলেন কি আর তুই আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে কেটে দিয়েছিস না আমি খেলবো না তোর সাথে তুই আমাকে সবকিছু দিয়েছিস কিন্তু তুই খেলতে পারিস না তোর সাথে খেললে আমি শুধু মাইনাস খাই